কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা ঘরে এসো নবরাগ রঙ্গিনী নববলধারিণী নবদর্পে দর্পিণী নবস্বপ্নদর্শিনী এসো মা ঘরে এসো ছয় কোটি সন্তান একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনুধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশভুজে দশ প্রহরানুধারিণী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण सगस्थिता नमस्तस्यै नमस्त नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी शर्वभूतेषु तुष्टिपेण संस्थिता नमस्त नमस्त नमस्त नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्त नमस्त नमस्त नमो नमः या देवी सर्वभूतेषु मातृपेण संस्थिता नमस्तस्यै नमस्तश्यै नमस्तश्यै नमो